সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তাহিদ আহমেদ জীবন আজকে যাচ্ছি চট্টগ্রাম জেলার লোহারড উপজেলার অন্যতম দর্শনীয় জায়গাগুলো সাইকেল নিয়ে ঘুরে দেখেন চল যাওয়া যাক লোহাগড়া উপজেলাটি সোকরিয়ার দক্ষিণে সাতখানিয়ার উত্তরে পশ্চিমে বাঁশখালী পূর্বে বান্দরবানের পর্বতরাজি লোহাগড়াকে বৃত্তি দান করেছে আমি এখন যাচ্ছি লোহাগাড়া উপজেলার অন্যতম দর্শনীয় স্থান বারোডি ফরেস্টে স্থানীয় ফদু ফরেস্ট নামে ডাকে এখানে এসে পৌঁছেছি ফদু ফরেস্টে অসম্ভব সুন্দর যেহেতু এখানে আসছি একটু দেখি কি দেখতে পাই কি এই ফরেস্টে বিভিন্ন প্রকার ফলজ বনজ উদ্ভিদ দেখা মিলে যারা বিশাল আকার দেহ নিয়ে আকাশের বুকে মিলিয়ে গেছে দূরে গেলে দেখতে পাবেন কৃত্রিম লেক আর এই লেকের পাড়ে বসে বসে বাদাম খেতে খেতে গল্প করার ব্যবস্থা আছে আর খেয়াল রাখবেন পরিবেশের যেন ক্ষতি না হয় লেকে নামার কোনো ব্যবস্থা নেই তাই লেকে না নামাই ভালো হতে পারে নির্মাণের পর থেকে সংস্কারের কোনো হাত পড়ে না তারপরও এটা সৌন্দর্য অন্যরকম মনে হবে কোনো ইংরেজদের তৈরি করা বসা না হলেও হতে পারে দেখে মনে হবে এটাই আর এই জায়গাগুলোতে শীতকাল আসলে লেখার সৌন্দর্য শতগুণ বেড়ে যায় এত হারও অতিথি পাখি আসে বলার মতো না এই পাখিগুলোর হইচই শব্দে আপনার দিন কেটে যাবে আর স্থানীয় মানুষরা রাতের শব্দে ঘুম আসে না কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুই চাকা ভালোবাসার বাহনটা নিয়ে রওনা দিলাম সুখচুরি ডাবল ট্রামের উদ্দেশ্যে পারৌলিয়া টঙ্কাবাদী সড়ক ধরে দুই কিলোমিটার আসলে দেখা আমি তাওয়াকি গ্রামে আর তাওয়াকি গ্রামের স্কুল রুট বললে সবাই দেখি আমি যাচ্ছি স্কুল রুট ধরে এই রাস্তাটা আসলে সুন্দর না মনে হচ্ছে আবাসিক এলাকায় ঢুকতেছি আসলে রাস্তাটা সুন্দর আছে আছি এখন টাওয়ারে কি গ্রামে গ্রামটা আসলে অনেক সুন্দর আমি এগুলো প্রথম মনে করছিলাম আবাসিক এলাকা দেখতে এগুলো সব মানুষ সুন্দর সুন্দর জায়গা এটা দিয়ে খুব সহজে সরি রাবার ড্রামে যাওয়া যায় এই রাস্তাটা তো এই রাস্তাটা দিয়ে যাবো সো যাওয়া যাক কেমন আর কি গ্রামটা কেমন আপনাদের একটু দেখেন কি দেখবেন নাকি গ্রামটা আসলে সুন্দর তাই আমি বলবো এই রাস্তা দিয়েই শ্বশুরের রাবার গ্রামে যাওয়ার এই রাস্তা দিয়ে গেলে এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে হচ্ছে যেতে পারবেন তাই আপনাদেরকে এখন ইগলের চুকে টাওয়ার কিলটা দেখাবো তাওয়ারকিল গ্রামীণ মেট্রো পথ ধরে চলে আসলাম সুখসরি রাবার ড্রামে রাবার ড্রামে এসে মন খারাপ হয়ে গেল আমি গুগলে যা দেখছি ঠিক বিপরীত আসলে আমি ভুল সময়ে চলে আসছি এটা বর্ষাকালে ফুলানো হয় না এটা আসলে কৃষিকাজের জন্য পানি সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে তাই আমি বলবো গ্রীষ্মকাল বা বর্ষা পরে যে কোনো সময় আসতে পারেন বর্ষাকাল ছাড়া যে কোনো সময় আসতে পারেন বর্ষাকালে না আসাই ভালো বর্ষার পরেই প্রকৃত রূপ ফিরে পাই যখন পানি সংরক্ষণ করে তখন এর সৌন্দর্য বৃদ্ধি পায় এখন যে পিকচারগুলো দেখতেছেন এটাই হচ্ছে সৌন্দর্য আমি যখন ভুল সময় আসছি তাই কিছু করার নেই এখন যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দেখে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাই আপনারা বর্ষার পরেই আসতে পারেন এখন টঙ্গাবতী রাবার ড্যাম যেমন আছে আপনাদেরকে তেমন করে দেখাচ্ছি তবে শীতকালে আসলে এর সৌন্দর্য শতগুণ বেড়ে যায় তাই আমি বলবো শীতকালে আসার জন্য টিবিলার পাহাড়ি সবুজ প্রকৃতি দেখে দেখে চলে আসলাম চাম্পি লেকে চাম্পি রাবার ড্যামের চেয়েও কিছুটা সুন্দর দেখে মনে হবে কোনো ম্যাংগ্রোভ বনভূমিতে চলে আসছেন আর এখানেও আসলে শীতকাল আসবেন বর্ষাকালে না আসাই ভালো কারণ বর্ষাকালে তেমন পানি থাকে না সাবস্ক্রাইব বাটন যদি এখনো লাল থাকে তাহলে কালো করে দিন আর বেল আইকনটা গ্রিন গ্রিন করে দিন পরবর্তী ব্লগ আপনার উপর চালাই আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি নাকি এখানেও করবেন আমি এখন আছি সুনতি ইউনিয়ন পরিষদের সামনে মূলত এখান থেকে সুনতি অভয়ারণ্য শুরু এর পাশেই চট্টগ্রাম জেলার বাংলো আগে বাংলোটা দেখে যাই তারপর সুনতি অভয়ারণ্যে ডুবব সো যাওয়া যাক আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে ডাক বাংলো জেলা পরিষদের ডাক বাংলো আসলে বৃষ্টি দিচ্ছে মোবাইল বেজে যাচ্ছে তাই বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না তারপরে একটু চারিদিকের পরিবেশটা দেখাই ডাক বাংলোর ঠিক সামনে কিছু বড় বড় গাছ দেখতে পাবেন এগুলো মূলত তেঁতুল গাছ তেঁতুল গাছগুলো আসলে অনেক বড় আর ডাক বাংলোর একটা নিজস্ব খেলার মাঠ আছে ডাক বাংলোতে স্থানীয় মানুষ কিছু ফলের নাম বলছে যা আমি প্রথম শুনলাম সেই ফলের নাম হচ্ছে আমের বাইটাম এখন নাকি আমের বাইটাম পাওয়া যায় না তাই দেখতে পেলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না কিছুক্ষণ বাচ্চাদের খেলা দেখে মহাসড়ক দিয়ে আবার রওনা দিলাম আসলে এই জায়গা দিয়ে বন্যা হাতে চলাচল করে তো বেশিক্ষণ থাকবো না এখানে বৃষ্টি দিচ্ছে এই দিয়ে মনে হয় বন্যা হাতিগুলো চলাচল করে এখানে সতর্ক বার্তা লিখে দিচ্ছে বৃষ্টিও দিচ্ছে যে কোনো সময় আসার সম্ভাবনা আছে এই দেখতেই পাচ্ছেন এটা দেখছেন এদিক দিয়ে মনে হয় যায় আজকে সকাল থেকে প্রচুর শুনে বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিডিও করতে হচ্ছে দেখছে কি সুন্দর জায়গাটা এগুলো লাল শাপলা মনে হয় এদিক দিয়ে এদিক দিয়ে হাতি চলাচলের জায়গা এটাও হাতি চলাচলের জায়গা বেশিক্ষণ থাকবো না এখানে কারণ প্রচুর ভয় লাগতেছে এগুলো দেখছেন রাস্তায় কেউ নেই বন্যপ্রাণী অভয়ারণ্য অঞ্চলটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও বাঁশকালী উপজেলা এবং কক্সবাজার জেলার সকরীয় উপজেলার মধ্যবর্তী সংযোগস্থলে নিবিড় পাহাড়ি এলাকায় বিস্তৃত বনভূমি নিয়ে গঠিত চট্টগ্রাম শহর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে প্রাকৃতিক বনভূমির বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলটি নিয়ে সুনতি প্রাণী অভয়ারণ্যের অবস্থান এই বনাঞ্চলে গর্জন বৈলাম তেলসুর চাপালিশ চাম্বাপুর সহ বাঁশ বেত অসংখ্য প্রজাতির ঔষধি বৃক্ষ ও লতাগুল্ম রয়েছে বন্য হাতি বানর হরিণ বন্য শুকর কয়েক প্রজাতির বনবিড়াল খরগোশ বনমূলক শিয়াল বনকুকুর প্রভৃতির বিচরণ রয়েছে চুনতি অভয়ারণ্য দুই সালে বন্যপ্রাণী অভয়ারণ্য সহ ব্যবস্থাপনার জন্য জাতিসংঘ ইকুয়েটর পুরস্কার লাভ করেছেন